মোহতারাম হাজরিন একটা রমাদান একজন মুসলমানের গোটা জীবনকে সফল করার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ একটা রমাদান কিন্তু রমজানকে সে অর্থে আমরা নিতে পারি নাই এদেশে আমাদের অনেক মানুষের কাছে রমজান মাস মানে হলো খানার মাস আর খানা যাতে আমরা খেতে পারি এই জন্য একটা জাল হাদিস বানাই নিয়েছি আমরা জাল হাদিসটা হলো রমজান মাসে যত খায় কোনো হিসাব নেই শুনছেন আপনারা এই হাদিস যত খাবেন রমজানে কোনো কি নাই আসলে কি তাই অন্য মাসে যদি আল্লাহ তালা হিসাব একটু সহজ করে নেন এ মাসে তো আরো টাইট করে নেবেন যে তোমার এই বাদতের জন্য মাস দিছি তুমি আরো বেশি করে খাইয়া পেট ফুলাইয়া তুমি তো নাকে তেল দিয়া ঘুমাইছো এবাদত করতে পারো নাই তো অনেক ভাইরা আছেন আমাদের যারা এই ভুল ধারণার মধ্যে বসবাস করে ভাইরা আমার একটা রমাদান মাস এটা এত গুরুত্বপূর্ণ যে একটা রমজান মাসে একজন মানুষ চাইলে তার আগের বছরের সমস্ত গুণা সমস্ত পাপ সমস্ত অপরাধ এই সবগুলোকে ভ্যানিশ করে দিতে পারে এবং আগামী এক বছরের জন্য সে নিজেকে নিষ্পাপ করে ফেলতে পারে এই জন্যই রমজান এসছে আল্লাহ তালা আমাকে আপনাকে রমজানকে সার্থক করার মতো ইবাদত বন্দিগি করার প্রস্তুতি এখন থেকে গ্রহণ করার তফিক দান করুন আমাদের রমজানকে যদি আমরা সার্থক করতে চাই সর্বপ্রথম যে প্রস্তুতিটা নিতে হবে ভাইরা আমার সেটা হলো তওবা এবং ইস্তেগফার করতে হবে এখন থেকে তওবা এবং ইস্তেগফার তওবা আর ইস্তেগফার কি আমরা জানি ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে আমাদের কৃত অপরাধগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করা আর তওবা মানে হলো অবাধ্যতার নাফরমানির পথ ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম মানার পথে আল্লাহর রহমতের ছায়া তলে চলে আসা আল্লাহর গোলামির পথে চলে আসা নাফরমানির পথ বাদ দিয়া এই রুট চেঞ্জ ট্র্যাক চেঞ্জ পথ এবং সড়ক পরিবর্তন এটাকে বলা হয় তাওবা আর আগের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করাকে বলা হয় ইস্তেফা আল্লাহ রব্বুল আলমিনের নিয়ম হলো সুন্না হলো যে আল্লাহ রব্বুল আলমিন আগের কোনো অপরাধ থাকলে সেই অপরাধগুলো অপরাধী হওয়ার কারণে অনেক সময় আল্লাহর রহমত থেকে মাহরুম হয় বঞ্চিত হয় অনেক কাজ আছে যে কাজগুলোর কারণে আল্লাহ লানত বর্ষিত হয় তার মানে আল্লাহর রহমত থেকে দূরে সরে আর আল্লাহর রহমত থেকে দূরে সরার কারণে রমজান মাসে ইবাদতের মাধ্যমে আমলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টকে পরিপূর্ণ করার রিচ করার সমৃদ্ধ করার যে সুবর্ণ সুযোগ তৈরি হয় এই সুযোগ থেকে বঞ্চিত হয় পাপিষ্টরা বছর জুড়ে অপরাধ করে করে হারাম করে করে আল্লাহর রহমত পাওয়ার উপযুক্ততা হারিয়ে ফেলেছে আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে লানতের উপযুক্ত হয়ে গেছে ওই জায়গা থেকে একজন ইমানদার রমজানের আগে আগে সরে এসে নিজের আগের অপরাধগুলোর জন্য ক্ষমা চেয়ে নতুন করে ইবাদতের জন্য মানসিকতা তৈরি করে সদিচ্ছার কথা আল্লাহকে জানিয়ে হাল খাতা যদি করে নিতে পারেন তাহলে আগের গুলো মাফ হলে নতুন করে আল্লাহ তালা তৌফিক দিবেন ইনশা মক্কার হারামের সম্মানিত ইমাম শেখ আব্দুর রহমান সুদেশ তার কাছে একবার কিছু তরুণরা গিয়েছেন যে বললেন যে শেখ উস্তাজ আমরা প্রতি বছর রমজানের শুরুতে মনে করি অনেক আমল করব দুই খতম তিন খতম কোরআন দেব অনেক ইবাদত বন্দিগি করব একবার এক রাখাতে এবার তারা নামাজ মিস করব না রোজা তো মিস করার প্রশ্নই ওঠে না সমস্ত নেকামলগুলো ঠিকঠাক মতন করব এবার রমজানে কোনো গান শুনবো না হারাম কিছু করব না পরিকল্পনা করি কিন্তু আলটিমেটলি হয়ে ওঠে না দেখতে দেখতে রমজান শেষ হয়ে যায় শেষের দিকে আসলে একটু খারাপ লাগে আফসোস লাগে হায়রে শেষ হয়ে গেল কিন্তু চলে যায় আবার যেই সেই এই অবস্থাটা কেন হয় এবং এর থেকে উত্তরণের উপায় কি তখন তিনি তাদেরকে বলেছিলেন বাবারা আগের যদি কোনো পাওনা কারোর কাছে থাকে সে পাওনাটা পরিশোধ করার পর নতুন করে কিছু চাইতে হয় এটা হলো নিয়ম আমরা বেশিরভাগ মানুষ বছর জুড়ে এত নাফর মানে এত গুণা এত পাপাচার এত অপরাধ এত অন্যায় এত নিজের প্রতি নিজে কুঠার আঘাত এত আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছি যে আল্লাহ রব্বুল আলমিন রমাদানের বিশেষ অফার বিশেষ মৌসুম বিশেষ সুবর্ণ সুযোগ এইটাতে আল্লাহ যাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন গণহারে মাফ করে দেন অফুরন্ত রহমতের ভান্ডার ঢেলে দেন কপাল পোড়া যারা হয়ে আছে আগে থেকে তারা সেগুলো পায় না এই জন্য বাবারা আগের সমস্ত পাপ থেকে অপরাধ থেকে রমজান আসার আগে আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাপ চেয়ে ইস্তেকফারের মাধ্যমে আগের গুলোকে হালখাতা করে মাফ করে নিয়ে নতুন করে আল্লাহর রহমতের উপযুক্ততা তৈরি করতে হয় তাহলে ইনশাল্লাহ রমজান ইবাদতের তৌফিক হবে এইখান থেকে আমরা জানলাম যে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে প্রথম যে কাজটা আমরা করব তা হলো আগের সমস্ত অপরাধ বছর জুড়ে করেছি এখন থেকে একটু নামাজের পরে নামাজের শেষ বৈঠকে দোয়া কবুল হয় শেষ দেয় দোয়া কবুল হয় শেষ সাথে দোয়া কবুল হয় জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয় বৃষ্টির সময় দোয়া কবুল হয় আজানের সময় দোয়া কবুল হয় মুরগির ডাকের সময় দোয়া কবুল হয় দোয়া কবুলের বহু জায়গা আছে এই সময়গুলোতে বিশেষভাবে একটু মনে মনে আল্লাহর সাথে কথা বলবো যে আল্লাহ আমি তো গত এক বছর ধরে এত অপকর্ম করেছি এত অন্যায় করেছি এত অপরাধ করেছি এত গুণাহ করেছি যে আল্লাহ আমি তো আপনার নতুন করে রহমত পাবো রহমত চাইব সে মুখই আমার নাই আপনি আমার আগের গুলাকে মাফ করে দেন আমাকে এই যে রমজানটা আসছে এই রমজানটা হতে পারে জীবনের শেষ রমজান কত মানুষ কত যুবক কত বৃদ্ধ কত মধ্যবয়স্ক কত নারী কত পুরুষ কত শিশু কত মানুষ চেনা অজানা গত রমজানে আমাদের সাথে ছিলেন এই রমজানে নাই চলে গেছেন আল্লাহ হতে পারে এটা আমার শেষ রমজান রমজান হলো সারা বছরের সারা জীবনের গুনাহকে মাফ করার সবচেয়ে বড় সুযোগ আল্লাহ এই সুযোগটা যেন হাতছাড়া না হয় এই জন্য আগেরগুলো আপনি মাফ করে ক্লিন করে আমার প্রোফাইলকে পরিচ্ছন্ন করে আমাকে নতুন করে আপনার রহমতের উপযুক্ত করে দেন এই দোয়াটা করবো তো ইনশাল্লাহ এটা হলো রমজান আসার রমজানকে সার্থক করতে হলে সফল করতে হলে রমজান মাসকে কেন্দ্র করে প্রথম প্রস্তুতি আগের গুলোর জন্য তবা করা ইস্তেকফার করা আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন এই রামাদানে আমাকে আমার সারা জীবনের সমস্ত অপরাধ সব গুণা খাতার জন্য হাল খাতা করতেই হবে এ মর্মে এখন থেকে সংকল্প করতে হবে যে এই রমজানে মিস হতে দেয়া যাবে না আগে যা গেছে না গেছে এই রমজানটাতে আমি কোনোভাবেই আল্লাহ তারা সাধারণ ক্ষমা মিস করবো না ভাই রামা নবী করিম সাল্লাম বলেছেন রমাদানে রমাদানে আল্লাহ তালার পক্ষ থেকে অসংখ্য অগণিত মানুষকে বহু মানুষকে আল্লাহ তালা প্রতিদিন ঘোষণা জারি করেন ফরমান জারি করেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ঘোষণা আসে যে এই তালিকা যারা আছে অমুক অমুক অমুক অমুক এত মানুষকে আজ আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্ত এই ঘোষণা দিয়ে দিছে অদারিকা কুল্লালাইলা প্রতি রাতে এরকম অনেক মানুষকে আল্লাহ তালা ক্ষমার ঘোষণা করেন রমাদান মাস ভাইরা মারা এই ক্ষমাটা আল্লাহ তালা যাদেরকে করেন তাদের মধ্যে যদি আপনার আমার নামটা না থাকে তাহলে আমরা কত বড় ভাগা এই সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লামের কাছে আপনার একটা বিখ্যাত হাদিস শুনেছেন একবার জিবরিল আসছেন ফেরেস্তা জিবরিল এসে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মেম্বরের প্রথম ধাপে পা রেখেছেন জিবরিল তাকে কি যেন বলেছেন উপস্থিত লোকেরা তো আর শুনে নাই নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমিন আবার দ্বিতীয় সিঁড়িতে তিনি পা রেখেছেন জিব্রিল যেন কি বলেছেন নবী করিম সাল্লাম আবার বলেছেন আমিন এভাবে তিনবার আমিন বলেছেন তারপরে জিজ্ঞাসা করা হলো যে আর রসুলাল্লাহ আপনি কি শুনে আমিন বললেন আমরা তো কিছু বুঝলাম না তখন নবী করিম সাল্লাহাম বললেন যে আমি যখন মিম্বরের প্রথম ধাপে পা রেখেছি জিব্রিল এসে আমাকে বলেছে বাউদামান আদরা করমাদান ওয়ালাম ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত কপাল পোড়া তার কপাল শেষ হয়েছে সে ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেয়েছে অথচ আল্লাহর দেয়া সাধারণ ক্ষমা সে পায়নি তাহলে রমজান মাসে যদি সাধারণ ক্ষমা না পান তাহলে নবী করিম সাল্লাহ সাল্লামের বদর ভাগিদার হইতে হবে রাস্তা দুইটা এই মাসটাকে কাজে লাগিয়ে ক্ষমা নিশ্চিত করে নেওয়া অথবা নবীজি সাল্লাহ সাল্লামের বদোয়া জিব্রিলের বদোয়া পাওয়া এই জন্য একজন ইমানদার রমজান আসার আগে থেকে তবা এবং ইস্তেকফার করার জন্য সংকল্প করবেন যে এইবার রমজানে কিভাবে তবা করতে হয় যেহেতু আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন আমি এখন থেকে প্রস্তুতি নিব তবা এবং ইস্তেকফারের জন্য সবচেয়ে উন্নত ভাষা হলো উন্নত দোয়া হলো সৈয়দুল ইস্তেকফার এটা দেখে দেখেও পড়তে পারেন মুখস্থ না থাকলে অসুবিধা নেই লিখে আপনি সেটা দেখে দেখে পড়েন অথবা ইউটিউবে আছে সেখান থেকে শুনেন আস্তে আস্তে মুখস্থ করে নেন আরবি না পারলে বাংলা পড়েন আল্লাহ আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত হে আল্লাহ আপনি আমার রব লা ইলাহা ইল্লা আন আপনি ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত আর কেউ নাই খালাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আবদুক আমি আপনার দাস আপনার গোলাম আমি আল্লাহ আমি আপনার গোলাম ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আপনি যে অঙ্গীকার নিয়েছেন আপনার আনুগত্য করার আপনার রুবুবিয়তকে স্বীকার করার এই অঙ্গীকারের উপর আপনার সঙ্গে করা ওয়াদের উপরে আমি যতটুকু পেরেছি আমার সাধ্য অনুযায়ী চলার চেষ্টা করেছি কিন্তু যতই চেষ্টা করি না কেন ভুল তো হয়েছে আবু উলা কাবিনে আমাতিকে আলাইয়া আপনি যে অজস্র নেয়ামত দিয়ে আমাকে রেখেছেন স্বীকার করি মালিক ও আবু অবিদাম্বি আমার দ্বারা যে অনেক পাপ হয়েছে সেটাও আমি স্বীকার করি আল্লাহ ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনত অতএব আপনি আমাকে maaf করে দিন কারণ আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না সাইয়্যিদুল ইস্তিগফার এটা বেশি বেশি করে পাঠ করতে হবে এছাড়া যে কোনো ইস্তেকফার পাঠ করবেন এটার জন্য আগে থেকে পরিকল্পনা করবেন দিনে কমপক্ষে সত্তর বার রমজান মাসে প্রতিদিন ইস্তেকফার করবেন এখন থেকে প্ল্যান করবেন এটা হলো প্রস্তুতি যে এবারে রমজানে আমি আল্লাহর ওই যে সাধারণ ক্ষমা আছে ওইটা কোনোভাবে মিস হতে দেব না এখন থেকে সেটার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে এটা হলো রমজানের প্রস্তুতি কারণ রমজান মাসই মানে মানে হলো অফারের মাস এই দোয়াটা করবো তো ইনশাল্লাহ এটা হলো রমজান আসার রমজানকে সার্থক করতে হলে সফল করতে হলে রমজান মাসকে কেন্দ্র করে প্রথম প্রস্তুতি আগেরগুলোর জন্য তবা করা ইস্তেক করা আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে